তারা এই বছরের মধ্যে বিশেষ করে মেয়ে বিবাহ দিয়েছে কি বিবাহ দিয়েছে মেয়ে বিবাহ দিয়েছে ওই মেয়ের বরের পক্ষ তাকে ধরে দিয়েছে গরু পাঠিয়ে দিতে হবে নাহজুবিল্লা তো বলবেন না গরু কি করতে হবে পাঠিয়ে দিতে হবে এটা যৌতুক জোর করে হ্যাঁ ওয়াইফের তাদের বাবার পক্ষ থেকে গরু জোর করে গরু দা আদায় করা গরু দাবি করা এটা হচ্ছে কি জোর এই গরু দিয়ে কোরবানি করলে কোরবানি কখনো হবে না বরং হারাম হবে আল্লাহ জবাবদিহি করতে হবে কেন আপনি আরেকজনের কাছ থেকে জোর করে যৌতুক নিয়ে গরু নিয়ে কোরবানি দিবেন আবার কোরবানি নিয়ে সব নিয়ত করবেন মানে কি ওই ডাকাতি করে কোরবানি করা বলেন না ওই রাতের বেলায় অস্ত্র ধরে টাকা নিয়ে কি করা কোরবানি করা ডাকাতির টাকা দিয়ে কোরবানি দিলে কি সব হবে তো ফতোয়া আপনারাই দেন আমি দিব না আপনারাই দেন এ ফতোয়ার জন্য তো হুজুরের দরকার নেই হ্যাঁ এগুলো আমাদের বলতে হবে এটা আমাদের সামাজিক বেদি কি কি বলেন যদি খুশিতে না দেয় আবার তৌফিক নাই বেশিরভাগ তো অবস্থা এমন দাবার তৌফিক নাই কিন্তু এটা কি দিয়ে বসেছে দাবি দিয়ে বসেছে দিতে হবে বিভিন্ন প্রকারের সিস্টেম করতেছে মেয়েকে বলে বাবার বাড়ি যাও না কোরবানির আগে একটা ঘুরে আসো কি জন্য ঘুরে আসো এটা ডাইরেক্টলি বলতেছে না বিভিন্ন সিস্টেম করে আচ্ছা তো আপনি যতই সিস্টেম করেন এগুলোকে আমার আল্লাহ বুঝে না নাকি বুঝে না হ্যাঁ অনেকে আবার গরু নিলে বলছে মানুষ তো বলবে হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে গরু এরাই কোরবানি করতেছ এখন বলছে গরু না ওই টাকা পাঠিয়ে দাও কেউ যেন না দেখে সিস্টেম করতেছে কি পাঠিয়ে দাও নগদ টাকা টাকা পাঠিয়ে দাও বস আমরা এটা গরু করে করবো সবাই বুঝবে এটা করছি ওই যে শনিবারে কত ইসলাম কি করতেন জবুর পাঠ করতেন সমুদ্রের সমস্ত মাছগুলো আবদাউল সালামের সেই সোনালী কণ্ঠ শোনার জন্য এই সাগরের মাছগুলো সাগরের পারে চলে আসতেন তখন দুষ্ট কিছু মানুষ আছে তারা কি করতে মাছগুলো ধরে ধরে খেয়ে ফেলত বলে এত কষ্ট করে আর সাগরে জাল মেরে বড়শি মেরে মাছ ধরার দরকার কি এই সুযোগে সবগুলো ধরে ধরে খেয়ে ফেলবে আসলে তো ওরা আসে আল্লাহর কালাম শোনার জন্য আল্লাহ করলেন এই মাস আমার আমার কালাম শোনার জন্য আমার কল্প শোনার জন্য তারা আসে তোমরা সেগুলোকে স্বীকার তাহলে সালাম নিষেধ জারি করলেন এই কেউ খাবে না তখন কিছু করলো শনিবারে আমরা খাবো না ঠিক আছে তারা কি করতো মাছগুলো আসলে চতুর্পাশে বান দিয়ে রাখতো জাল বসাই দিত তারা শনিবারে কেন না রোববার আসলে ওই মাছগুলো সুন্দর করে আপনি যেতে পারতেছে না এগুলো কাক কে পেয়েছে রবিবারে ওই মাছগুলো ধরে ধরে খাওয়া শুরু করছে তখন তারা বললো শনিবারে খেতে নিষেধ করেছেন আমরা শনিবারে খাইনি আপনার আদেশকে মান্য করেছি আমরা রোববারে খেয়েছি আল্লাহ পাঠ বলেন আমার সাথে চালাকি করো আল্লাহ বলেন তোমরা সকলে তোমরা সকলে নির্লজ্জ কুৎসিত বানর হয়ে যাও সমস্ত মানুষগুলো বানরের চেহারা পরিণত হয়ে আল্লাহর আসাব নিয়ে দুনিয়ার থেকে তারা অত্যন্ত লজ্জার সাথে তারা মৃত্যুবরণ করেছেন চালাকি কার সাথে চলে না আল্লাহর সাথে চলে না যতই চালাকি করেন তারা সম্পদ কাটছে একজনের সম্পদ একজনের নিজে নিজে কত মানে ফেলতেছে ভাই ভাইয়ের সম্পদ বোনের সম্পদ কি সিস্টেম করে কাটছ কিন্তু এই দুটা আল্লাহকে দেয়া যাবে না যদি কোন মেয়ের বাবা চিন্তা করে আমি যেই ঘরে আমার মেয়ে দিয়েছি তাদের কোরবানি করার কি নাই সামর্থ্য নাই আমার মেয়ে আমার বাড়িতে ছিল বড় বড় গরু নিয়ে আমি গরু আনিয়ে দিয়েছি আজকে আমার মেয়ে পরের ঘরে গিয়েছে তারা গরিব হতে পারে আমি আমার মেয়ের জন্য আমি একটা ছাগল দিব আমি একটা গরু দিব খুশি মনে উপহার স্বরূপ একেবারে কোন প্রকার দাবি নাই এই ধরনের যদি কেউ যদি দেয় তাহলে এটা শরীয়তে এটাকে জায়েজ বলেছেন তারা এই গরু দিয়ে উপহারের সেই গরু দিয়ে তাদের ফ্যামিলির জন্য তারা কোরবানি করতে পারবে এটা যদি মেয়ের বাবা খুশিতে দেয় এই এই বছরে আপনারা জানেন আমরা মনে হয় হজ্জে আকবর পাচ্ছি যারা হজ করবে তারা হয়তো আগামী শুক্রবারে আবার নয় তারিখ হ্যাঁ, অনেক বড় করি আল্লাহ আমাদের এই দেশের এই দেশের মানুষের সমস্ত হাজার মুসলিমের সমস্ত হাজার তুমি পূরণ করে আমরা এবং আমরা নয় তারিখের ফজর থেকে আমাদের আয়ামে তাশরিক শুরু হবে নামাজের ফরজ নামাজের পরে নামাজ শেষে আমরা সকলে উচ্চ স্বরে একবার তাকবীর বলা ওয়াজিব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা একবার উচ্চ স্বরে পড়া ওয়াজিব শুধু ফরজ নামাজের পরে এবং যারা নামাজ যদি না পায় সে নামাজ শেষ করে উচ্চ আওয়াজ দিয়ে বলবে কিন্তু নফল বিতির এবং জানাজান নামাজে এই তাকবির করাটা কি নয় ওয়াজিব নয় আপনি সারাক্ষণ তাকবির করতে পারবেন এবং এটা হলো তাকবির করার সময় আমরা সকলে তাকবীরের মধ্য দিয়ে এই দশটা দিন আমরা কাটাবো কিন্তু নামাজের পরে নয় তারিখ থেকে ফজরের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত ফরস নামাজের পরে উচ্চ স্বরে একবার করাটা এবং মহিলারা ঘরের মধ্যে তারা ছোট আওয়াজে নিচে আওয়াজে তারা করবে আল্লাহ পাক সকলকে প্রফিক দান করুন এবং নয় তারিখ আহ যে জিলহজ মাসের নয় তারিখ আল্লাহ পাক সকলকে রোজা রাখবার প্রফিক দান করুন